হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান সাতশে বিটিসিএস এর আপডেট নিয়ে কথা বলবো এটার আপডেট নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমার চ্যানেলে আমি ইতিমধ্যে বেশ কয়েকটা ভিডিও পাবলিশ করেছি এটা একটা ক্রিপ্টোকারেন্সি মাইনিং অ্যাপস এটা মোবাইল দিয়ে আপনি মাইনিং করতে পারবেন যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা বুঝতে পারছেন আশা করছি যে এখান থেকে আপনার প্রফিটটা কি আমরা কোনো মাইনিং শুরু করার আগে প্রথমে যে কথাটা চিন্তা করি যে এই প্রজেক্টটা আসলে লেজিট নাকি স্ক্যাম তারপরে কথা হচ্ছে এই প্রজেক্টটা কতটা সফল হবে সব কিছুর একটা উত্তর দেওয়া যেতে পারে প্রথমত এখানে আপনাকে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না এখানে আপনাকে কোনো টাকা পয়সার লেনদেন করতে হচ্ছে না আমি কেন এটা বারবার আপনাদের সাথে শেয়ার করছি তার বেশ কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই বিটিসিএস সাতোশি এই প্রজেক্টটা নিয়ে মার্কেটে যেসব নিউজ আছে সমস্ত নিউজগুলো পজিটিভ এটা নিয়ে নেগেটিভ নিউজ খুব কম আছে আর যেসব নেগেটিভ নিউজ আছে আপনারা যদি একটু ঘেটে দেখেন দেখবেন সেখানে যুক্তি খুব কম যাই হোক না কেন এরা তো আমাদের কাছে কোনো ডিমান্ড করছে না আমাদেরকে বলছে না যে ভাই তোমরা আমাদেরকে টাকা দাও তার বিনিময়ে আমরা তোমাদেরকে এটা দেবো এখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারছি সবচেয়ে বড় কথা আমার দর্শক বন্ধুদের মধ্যে অনেকে পাই মাইনিং করেছেন পায়ের কেওয়াইসি কমপ্লিট করেছেন ব্যাপারটা হচ্ছে পাইয়ের টোটাল সাপ্লাই কিন্তু একশো বিলিয়ন আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা হয়তো জানবেন যে কোনো ক্রিপ্টোকারেন্সির প্রাইস আপ ডাউন হওয়ার পেছনে যে বড় কারণ রয়েছে তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে তার টোটাল সাপ্লাই আমাদের পাই নেটওয়ার্কের টোটাল সাপ্লাই কিন্তু প্রায় একশো বিলিয়ন সেখানে এই বিটিসিএস যে সাতোশি আছে যে কয়েনটা আছে এটা টু পয়েন্ট ওয়ান বিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই তাহলে চিন্তা করুন আমরা পাই নেটওয়ার্ক নিয়ে কতটা এক্সাইটেড আপনি আমি আমরা সবাই এক্সাইটেড আর এই কয়েনটা যদি মার্কেটে লঞ্চ করে যায় তাহলে এই কয়েনটা আমাদেরকে কি দিতে পারে এটাকে আমি কয়েন বলছি আপনারা কিছুদিন আগের একটা ভিডিওতে দেখে থাকবেন আমার একটা ভিডিওতে সেখানে আমি কয়েন আর টোকেনের পার্থক্য বলেছি এটাকে আমরা কয়েন বলছি কারণ এদের নিজস্ব ব্লক চেইন আসতে চলেছে আর আমি এর আগেও বলেছি যে এই প্রজেক্টটা কিন্তু বিটকয়েনের যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিকে ফলো করে মার্কেটে আসছে এবং মাত্র two point one billion coin নিয়ে এরা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে সবচেয়ে বড় কথা আর মাত্র কয়েক মাস এখানে ফ্রিতে মাইনিং করা যাবে ইতিমধ্যে তাদের মেইন নেট কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে দিয়েছে কিছুদিনের মধ্যে এখান থেকে উইথড্র শুরু হয়ে যাবে ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত তারা টাইম দিয়েছে যে তারা ফ্রি মাইনিংটা ডিসেম্বরের বারো তারিখ পর্যন্ত চালাবে আপনার যদি যুক্ত হতে হয় ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন অনেক ধন্যবাদ আপনাদের জন্যে আমি এই ভিডিওটা মেইনলি মেক করছি তারপরেও নতুন যারা ভিডিওটা দেখছেন আপনারা যদি যুক্ত হতে চান আপনারা যুক্ত হতে পারেন আমার চ্যানেলে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন দেখে আপনারা এখানে প্রসেসটা কমপ্লিট করতে পারেন খুব কঠিন কিছু নয় আপনি যখন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যখন এই অ্যাপসটাকে মাইনিং অ্যাপসটাকে ডাউনলোড করবেন ক্লিক করলে আপনাদেরকে ডাউনলোড পেজে নিয়ে যাবে সেখান থেকে আপনারা অ্যাপসটাকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে আপনারা আপনাদের জিমেইল দিয়ে লগ করবেন জিমেইল দিয়ে রেজিস্টার্ট করবেন জাস্ট জিমেইলটা দিলে রেজিস্টার্ট হবে দেন আপনি এই পেজটাতে আসবেন পেজটাতে আসার যে পেজটা আপনি এখন ইন্টারফেসে দেখতে পাচ্ছেন এই পেজটাতে আসবেন আসার পরে এখানে দেখবেন মাইনিং লেখা একটা বাটন আছে এই মাইনিংয়ে ক্লিক করার পরে ঠিক এই জায়গায় আপনাকে বড় করে লেখা দেখাবে স্টার্ট মাইনিং সে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পরে আপনাকে ফেস ভেরিফিকেশান করতে হবে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনার ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে সেখানে ক্যামেরা আপনাকে ডাইরেকশন দেওয়া হবে কিভাবে কিভাবে আপনার কোন দিকে হেড মুভ করাতে হবে কোন দিকে মুখ খুলতে হবে এসব বিষয়ে ডাইরেকশনগুলো ফলো করলে কিছুক্ষণের মধ্যে আপনার আপনি এখানে অ্যাপ্রুভ হয়ে যাবেন এবং অটোমেটিক্যালি দেখতে পাবেন এখানে মাইনিং শুরু হয়ে গেছে এই জায়গাতে আপনার মাইনিং ব্যালেন্সটা যুক্ত হচ্ছে এবং এই যে রিসিভ বিটিসিএস যে লেখা আছে এই রিসিভ বিটিসি এসে ক্লিক করে আপনি আপনার মাইনিং ব্যালেন্সটাকে ক্লেম করে রাখতে পারেন এখানে আপনি যখন ক্লিক করবেন এই রিসিভ বিটিসিএস লেখাতে তখন আপনার এই যে ব্যালেন্সটা মাইনিং হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এখানে মাইনিং হয়েছে ইতিমধ্যে zero point zero three something আমি যদি এই রিসিভ বিটিসিএসে ক্লিক করি আমার এই মাইনিং ব্যালেন্সটা কিন্তু এইখানে যুক্ত হয়ে যাচ্ছে দেখুন যুক্ত হয়ে যাচ্ছে এখানে আমার জিরো হয়ে গেছে এইটা হচ্ছে প্রত্যেক চব্বিশ ঘন্টায় এখানে আমাকে এই রিসিভ বিটিসিএসে ক্লিক করে মাইনিং করতে হবে না হলে চব্বিশ ঘন্টা পরে আমার এই ব্যালেন্সে আর যুক্ত হবে না এখানে পঞ্চাশটা ব্লক যখন পূরণ হয়ে যাবে তখন এই মাইনিংটা বন্ধ হয়ে যাবে এছাড়াও এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন তাহলে এখান থেকে আনলিমিটেড বিটিসি আপনি ওপেন করতে পারবেন zero point triple zero two BTC হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন বিটিসি এবং এটা উইথড্র হচ্ছে হান্ড্রেড পারসেন্ট উইথড্র হচ্ছে আপনি যদি এখানে zero point triple zero two BTC gain করতে পারেন তাহলে আপনিও সাথে সাথে কয়েক মুহূর্তের মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন যদি যুক্ত হতে চান সময় খুব কম দ্রুত যুক্ত হয়ে যান এদের যদি টুইটার হ্যান্ডেলটা আমরা একটু ঘুরে আসি এদের টুইটারে আপনিও চাইলে যেতে পারবেন এখানে যে টুইটার সাইন আছে টুইটারে ক্লিক করলে আপনি এদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে চলে যেতে পারবেন আমরা একটু এদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা দেখব দেখুন দুই পয়েন্ট এক বিলিয়ন কয়েনের ফলোয়ার কতজন এখানে দেখুন চারশো তিরানব্বই কে ফলোয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে এসে আপনারা এটাকে ফলো করে রাখতে পারেন আমি এটা ফলো করে রাখলাম এখানে দেখুন নিচে বেশ ভালো ভালো আপডেট তারা দিচ্ছে প্রত্যেক দিন তারা কিছু না কিছু তাদের আপডেট দিচ্ছে তাদের প্রজেক্টের আপডেট তারা যে তাদের ব্লক চেনের কাজ চলছে ব্লক চেনের কাজ প্রায় শেষের দিকে সেই সম্পর্কে আপডেট দিয়েছে এখানে ব্লক চেনের নাম তারা প্রথমে দেবে মনে করেছিল সাতোশি যেমন আমরা জানি যে বিএসসি স্ক্যান আছে ট্রোন স্ক্যান আছে এখানে তারা তাদের নামটা চেঞ্জ করে পরে কোর নাম দেবে সেটা ডিসিশন নিয়েছে সেরকম একটা টুইট দিয়েছে এরকম কিন্তু তাদের প্রজেক্ট ডেভেলপমেন্টের কাজ চলছে এবং এই পরিমাণ কয়েন নিয়ে যদি একটা ব্লক চেন নিয়ে কোনো কয়েন মার্কেটে লঞ্চ করে যায় সেই কয়েনটা কিন্তু খুবই খুবই ভালো প্রাইসে যেতে পারে কত প্রাইসে যেতে পারে এখনই কিছু বলা সম্ভব নয় এদের মাইনিং বন্ধ হলে তখন হয়তো কিছুটা প্রেডিক্ট করা যাবে তবে এই মুহূর্তে আমি প্রাইস সম্পর্কে কিছু বলতে চাই না মার্কেটে শোনা যাচ্ছে এদের প্রাইস ইথারিয়ামের কাছাকাছি কিছু একটা হয়তো লঞ্চিং প্রাইস হতে পারে অত আমার মনে হয় না যাবে তবে খুব ভালো একটা প্রাইসে যাবে যেটা হয়তো আমরা আশাই করছি না এরকম একটা প্রাইসে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে দর্শক বন্ধুরা যারা আপনারা এই ভিডিওটা দেখছেন আপনারা ভিডিওটা দেখা মাত্র দেরি করবেন না এই প্রজেক্টটাতে জয়েন করুন প্রজেক্টটাতে জয়েন করার পরে আমাদের চ্যানেলে চোখ রাখুন কারণ এই প্রজেক্টের সমস্ত আপডেট আমাদের চ্যানেলে আপনারা বাংলায় পাবেন এই আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাতশী বিটিসিএস সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন